আমরা যখনই কোথাও যাই পোশাক যখন আমরা পরি মনে করি হায় হায় এটা কি পছন্দ করবে কিনা মানুষ ভাবি কি ভাবি না ভাবি ভাবি ভাবি এটা আবার যখন আমরা কোনো একটা ভালো কাজ করতে যাই আমরা আল্লাহর কথা ভাবার আগে মানুষের কথা ভাবি যখন আমরা নামাজ পড়তে আসি আগে আগে সবার আগে আগে সামনে কাতারে আল্লাহকে খুশি করার আগে আমরা মানুষের কথা ভাবি যে আমাকে মানুষ ভালো করবে এজন্য কে আপনার কোন কাজে খুশি হবে এটা ছেড়ে দেন খুশি করার নিয়াত করতে হবে একজনকে তিনি কে খুশি করার নিয়াত করবেন আল্লাহ তালা এজন্য যে কোনো সুখী যদি হতে চান কে কোন কাজ করলে সুখী হবে কে কোন কাজ করলে খুশি হবে এই সমস্ত চিন্তা মাথা থেকে আউট করা যাবে ইনশাআল্লাহ যেরকম ইনশাআল্লাহ